আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা হবে S M S verified website নিয়ে আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করতে যাই তখন নম্বর প্রয়োজন হয় ইউএসএ নম্বর কানাডা নম্বর ইন্ডিয়ার নম্বর ইউনাইটেড কিংডমের নম্বর বিভিন্ন দেশের নম্বর প্রয়োজন হয় এই নম্বরগুলো আমরা অনেকগুলো পেইড সাইট থেকে নিয়ে থাকি যাতে আমাদের অনেক খরচ পড়ে যায় তারপরে ডলার জোগাড় করা অনেক ধরনের স্ক্যামের শিকার হয়ে থাকি আমরা সেই সেম ভেরিফাইগুলো নব্বই পারসেন্ট ওয়েবসাইটের ভেরিফাই করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো তারপরেও এখানে দেখেন ওয়েবসাইটটি রেটিং দেখেন স্পেনের এখানে ওপেন করলাম স্পেনের এখানে ওপেন করার পর অ্যাড আসবে সাধারণ বিষয় অ্যাডটা কেটে দিলাম এখানে দেখেন এক মিনিট আগেও একটা কোড এসেছে আমি আপনি এখানে কিছু টাইম ওয়েট করতে পারলে দেখতে পারবেন খুবই ফাস্ট ফাস্ট এখানে কোড আসে সাধারণত আপনার ফোনে এস এম এস আসতে যতক্ষণ সময় লাগে আপনি সকল দেশের প্রায় পঞ্চাশটির উপর দেশের এখানে নম্বর আছে আপনি ইউনাইটেড স্টেট বলেন সব জায়গার নম্বর আছে এই দেখেন সাত মিনিট আগে একটা লাস্ট এস এম এস আইসে এই নম্বরে আর একটা দেশের একটা নম্বর একটা দেশের মাল্টিপাল নাম্বার আছে আপনি এখানে নম্বর চেঞ্জ করতে পারবেন গিভ মি অ্যানাদার নম্বর দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নম্বরটা চেঞ্জ হয়ে গেল দেখেন আবার চেঞ্জ করলে আপনি বারবার চেঞ্জ করতে পারবেন মাল্টিপাই নম্বর ইন্ডিয়ান নম্বর রাশিয়ান নম্বর আপনি এখানে কোনো চার্জ কাটবেন আর হান্ড্রেড পারসেন্ট কোড আসবে একবারে ফুললি ফ্রি তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব আর যাদের আরও ওয়েবসাইটের ভিডিও প্রয়োজন যারা ফ্রি ভেরিফাইড ওয়েবসাইটের ই খুঁজতেছেন তারা আমার কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ